topic that we do not talk about. See, I come from a very liberal family. I have an older sister. So different things about makeup and what women wear, I was very conscious about it. Because I was the boy who would be sent from one room to another, bringing a makeup from my mother to my sister. What a girl wears, I am very much aware of that. But do you know what's a shame? What I hated, what I did not know about? It was periods. I got to know about menstruation and periods when I was in class 7. I did not know what it was because when the anthem Whisper came up, I remember I was making fun of my own sister saying that, look, my sister wears an adult diaper. I was ignorant and it was not my fault. But fortunately, when I came to class 10, I started talking about my friends and I got to know what it was. It's a shame that men and boys are not educated about periods and that girls believe it's a taboo that they cannot talk about periods. Because if my mother told me what periods happens, that it's a natural, normal process every girl, every woman goes through, that when a time comes for that one week, she will be in a vulnerable state, she will have emotional distress, my son, who's a gentleman, she taught me different codes, she taught me different ethics, she taught me how to respect women, but she did not teach me that when a girl has periods, I have to be cautious around her, that I have to make sure that I am not deliberate or I'm not abusive or I do not say anything, that I do not make fun of a friend for bleeding for a natural process. I do not discriminate a woman for a natural process that she goes through. Rather, I would respect her more, that even when she goes goes through her period, she is doing classes. Even when she goes through her period, she is conducting events. Even when she goes through her period, she is conducting and ruling the world. See, we have Women's Day today. And one, just before we were talking about this in the previous session, my judge told me there should not be any Women's Day. But you know what? I disagree. Women's Day should exist, but we should change the name of Women's Day. It should be changed to Educate Men's Day. Because men are ignorant, men are illiterate, and that is why we behave the way we behave. So let's end Women's Day, let's introduce Educate Wednesday. Thank you. বাংলাদেশের মানচিত্রটিকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে তার বাবা এসে ভীষণভাবে রেগে বলল এই দুই মিনিট সময় দিচ্ছি তুই যদি মানচিত্রটি পুনরায় সেই আগের জায়গায় না রাখতে পারিস তাহলে তোর কপালে আজকে দুঃখ আছে ছেলেটি কিছুক্ষণ তিন মিনিট পরে এসে দেখলো মানে তার বাবা এসে দেখলো ছেলেটি পুনরায় বাংলাদেশের মানচিত্রটি সেই সমানভাবে জোড়া লাগে তখন তার বাবা তাকে প্রশ্ন করল আচ্ছা বাবা তুই কিভাবে এই কাজটি করতে পারলি কারণ ক্লাস টু এ পড়া একটা ছাত্রের পক্ষে কখনো বাংলাদেশের পুরো মানচিত্রটি জোড়া লাগানো সম্ভব না তখন ছেলেটি বলল আমি বাবা মানচিত্রটি জোড়া লাগাইনি আমি মানচিত্রের পিছনে আঁকা আমি ছবি এঁকেছিলাম সেই ছবিগুলোকে জোড়া লাগিয়েছি হ্যাঁ আজকে আমার টপিক হচ্ছে how will you contribute to woman safety if you work up as an opposite gender হ্যাঁ আমি যদি একজন পুরুষ হতাম আমি আমার নারীকে আমি আমার আমি আমার দেশে শিক্ষা দিতাম সেই মানুষগুলোকে জোড়া লাগাতাম যারা কিনা নারীদেরকে সম্মান করবে নারীদেরকে নিয়ে কাজ করবে আমি যে বিষয়টি প্রথম আমি যে বিষয়টি প্রথমভাবে কাজ করতাম একটা পরিবার থেকে যখন দেখা যায় দেখানো হয় একটি শিক্ষিত পরিবার থেকে নারী এবং পুরুষের মাঝে যে আকাশ এবং পাতালের সম্পর্ক চাপ সূর্যের মধ্যে পার্থক্য আমি সেই নারীকে একজন মানুষ হিসেবে ভাবতে শিখতে পারতাম অর্থাৎ আজকে আমরা তাদের নিয়ে কথা বলছি আজকে আমরা তাদের ডিসক্রাইমিনেশন নিয়ে কথা বলছি আজকে আমি সেই বিষয়গুলোকে নিয়ে কাজ করতাম আমি একজন মানুষের যে সম্মান নিয়ে কাজ করতাম সে আসলে কি নিজেকে মানুষ মনে করে কি না আমি আসলে কাজ করতে চাচ্ছি একজন নারী যখন তার নারীত্ব অর্থাৎ মেয়ে মানুষ না দেবে সেটা প্রকৃত অর্থে একজন মানুষ হিসেবে গড়ে ওঠে আমি সেই অর্থে কাজ করতে চাচ্ছি আজকে একজন নারী যখন মনে করে আমরা যদি নারীদের প্রতি বৈষম্য দূর করতে চাই নারী এবং পুরুষ যত না পর্যন্ত এক দেশে দৌড় না দিতে পারবে ততক্ষণ না পর্যন্ত এই যে ডিসক্রিমিনেশন এই যে বৈষম্য এই যে দূরীকরণ এটা কখনোই সম্ভব নয় অর্থাৎ আমি একজন পুরুষ হিসেবে একজন নারীকে মানুষ ভাবতে শেখাতে পারি এবং আজকে নারীরা বর্তমান সময় হচ্ছে পরিবর্তনের সময় আজকে আমাদের সফলতার দিকগুলো হচ্ছে আজকে নারীরা হ্যাশট্যাগ মিটু দিয়ে তার প্রতিবাদ করছে আজকে নারীরা অর্থাৎ আমি যখন নারী যখন তার নিজেকে সম্মান করতে শিখবে আমি তখন পুরুষ হিসেবে তাকে নারী নয় একজন মানুষ হিসেবে ভাববো এবং আমার জায়গা তাকে সম্মান করতে থাকবো এবং একজন নারীকে তার মানুষ বোধের জায়গাটি জাগিয়ে দেবো ধন্যবাদ মানুষরা ধন্যবাদ সবাইকে